সেই মুক্তি সাহেবরা এবং আপনারা সুন্নি এবং ওহাবি আপনারা আখ্যায়িত করছেন আপনারা এই সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে এই পেশার সৃষ্টি করে দিতেছেন আমাদের মধ্যে এই পেশার সৃষ্টি লাগাইতেছেন আপনারা আরে মনে আমরা আমরা এগুলি বুঝি না আমরা অশিক্ষিত লোক কিছু জানি না পেশার লাগাই আছেন আপনারা তখন এটা করতেছেন

এখন মোনাজাত হবে সবাই বসে প্রস্তুতি সবাই বসেন আমি আপনাদেরকে অনুরোধ করছি বসেন অনুরোধ হবে বসেন এই বসেন সবাই আদরের সাথে যার যার জায়গায় বসে যান লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা জোরে লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ আপনারা সবাই বসে যান এখন